तयार गर्नुस् नि कि होइन नि चुली तयार गरिदिने कहाँ हेला नानी म खबर पार्टी रहेलुस् काट असुविधा हेला कि दिदी असुविधा हेला जे पनिपरिवा लगाइहाल्ने सबु फुल फल सबु किडा खाइदेला सिरा पाइ डकाइरहेले बेडा जाइ गरेर देखि गरी आसु जो जाइ देखु नानी केन्ता हेला आज हेले आज मकमिसा समय आज देखि गरी आसु आज जो त दिदी जाला चस्किनानी হয় দিদি দেখা এটা মানে সব পত্র যা কিড়া খাই দেলাইনি আর ফল যা সব ছড়ি গলানি পকাই দেলাইনি কেমতে করবু দিদি দেখলা বেলকে দুঃখ লাগলা ए पतर लगा गए त हेलानी कि नानी फूल लगाए रे हेलानी फल लगा मिसाए रे त हेलानी कि नहीं दीदी कैसे सब पतर लग कीड़ा खाई देलानी अरे फूल सब झड़ी गलानी फल लगे मिसा कीड़ा खाई देलानी নানি তোমার নাই কি পতর কিড়া খাইলানি ফুল ঝড়ি গালানি ফল মিশা ঝড়ি গালানি এইটা পাই মুই গোটে জৈবিক ওষুধ শিখলি আছে তার না হেলানি ব্রহ্মাস্ত্র সেটা মুই তোমাকে শিখেই দেবি দিদি এবে যেন ব্রহ্মাস্ত্র কইলা দিদি এবে যে শিখাই দিয়া জু বঢ়িয়া ঔষধটা কৈলাস ব্রহ্মাস্ত্র তৈয়ার করবা পাই নাই কি নানি পাঁচ প্রকার পতর আর গায় মুত ଏସବୁ ଦରକାର ତୋକେ ଏଇଟା ଯୋଗାଡ଼ କରି ରହିବାକୁ ପଡ଼ସି ଦିଦି ଜନ୍ ଏବେ ଜନ୍ ସେ ପାଞ୍ଚ ପ୍ରକାର ପଥର କହିଲା ଦିଦି ଏବେ ମୁଇଁ ଖୋଜିଦେବି ବନେଇ ଦିଅ ଦିଦି ଘରକୁ ଯିବା ସେଟା ଏବେ ବନାଇବାକେ ନା ହେନାନି ସେ ପାଞ୍ଚ ପ୍ରକାର ପତରକେ ଚପି କରି ଗୋଟେ ରାତି ବତରାଇବାକେ ହେସି ଏବେ ଘରେ ଯୁ ମୁଇଁ ସବୁ ପତର କହିଦେଇରେବି କାଲିକି ଆସି ଶିଖେଇଦେବି ଆଲେ ଯୁ ତେବେ ଦିଦି ଘରେ ଗାଲେ ଶିଖେଇ ଦିଆ ହଁ ନାନି ଯୁ ମୁଇଁ ଘରେ ଗାଲେ ଶିଖେଇଦେବି ତମକେ তো তোমার বাড়ি লোক কইরেলি নাই কি ব্রহ্মাস্ত্র তৈয়ার করবা পাই সেটি পাঁচটা পতর দরকার বলি সে পাঁচ প্রকার পতর ছাড়ি আইরি কায় কায়টা দরকার সে সব কই দেলিনি ভাল করি শুন হ্যাঁ দিদি নানি মুই তোকে কই রইলি পাঁচ প্রকার পতর আনবা পাই বলি সেটা কেতে লাখা আনবুস কায় কায় পতর আনবুস সেটা কই দেলিনি এটা কায় পতর জাম পতর হ্যাঁ জাম পতর গোট কেজি এটা কায় পতর সীতা পতর সীতা পতর সীতা পতর গোট কেজি এটা কাই পতর অমৃত মুন্ডা অমৃত মাডা পতর গোট কেজি এটা কাই পতর অরক পতর অরক পতর অধ কেজি এটা কাই পতর নিম পতর নিম পতর গোট কেজি হেলা পাঁচ প্রকার পতর হেলা কাই কাই পতর হেলা নিম পতর হ্যাঁ সীতা পতর হ্যাঁ অরক পতর হ্যাঁ জাম পতর পতর হ্যাঁ অমৃত মুন্ডা হ্যাঁ এ সবু পাঁচটা হেলা নাইকি পাঁচটাকে পাকনাই ছেচি দেবস হ্যাঁ।, হ্যাঁ পাখনা লগে করে ছেঁচি দেবো ছেঁচি করে হাঁডি লগে নেই বতরেই দিয়ে দেবো হ্যাঁ। গোটা রাতে বতরেই দিয়ে দেবো সকাল পাইলে মুই আসবি আসি করে তোকে শিখিয়ে দেবে দিদি যখন সে পাঁচ প্রকার পথর কথা কইলা দিদি সে পথর আনি করে রাখবি তার সঙ্গে আর কাইটা দরকার সে পাঁচটা পথর ছাড়ি করি নানি গোটে বড়টা মাটি হাঁডি তার পচে আরি দশ লিটার গাই মুত পাঁচ লিটার পানি পাচলা ফল গোট কেজি মুই যখন পাচলা ফল গোট কেজি কইলি নাকি সেটা আম হও কি জাম হও নাহলে জাম কোলি হও জন পয়সা পাচলা ফল গোটে কেজি আনবো তোমার কাজে প্রশ্ন ব্রহ্মাস্ত্র তৈরি করবাকে কায় কায়টা লড়া ব্রহ্মাস্ত্র তৈরি করবাকে হেলে গোটে মাটি হাঁডি গাই মুত দশ লিটর নিম পতর গোট কেজি অরক পতর অধা কেজি আত পতর গোট কেজি পিজুড়ি পতর গোট কেজি অমৃতভণ্ডা পতর গোট কেজি পানি পাঁচ লিটর যে যেকোনসি পাচলা ফল গোট কেজি গায়ে যদি পাঁচ প্রকার পতর ভিতরে কোন পতর গোটে না মিললে তুমি করঞ্জ পতর কি মেডা ফুল পতর নহলে কমলা পতর মিশাই করে পারবা তুমি যা যা এটা করলা করলা দিদি সেটা সব মুই জমাই করে সাঁরে বি হ্যাঁ নানি মুই আজ গালিনি কালকে আসলে সেটা কেন তৈয়ার করবার তোকে শিখিয়ে দেবি আসলি নানি কালি মুই জন্তকে পত্র মন বতরাইবাকে কই রেলি সেটা সব বতরাই দেলু আছে নানি হয় দিদি সব জন জনটা কইলি সেটা বতরাই করে সব রাখলি আছে হ্যাঁ আর মুই তো গাই মু তো রকির বলি কই রেলি সেটা আমি তো রাখলু আছে হ্যাঁ হ্যাঁ হেলা তবে মুই তো ব্রহ্মাস্ত্র কেনতা করবাটা শিখাই দেবি হ্যাঁ, নানিয়াকে তুই 5 লিটার পানি লগে বতরাইলু আছে হ্যাঁ, কি 5 লিটার পানি ବତରାଇଲୁ ଅଛି ସେ ଗୋଟେ କପଡ଼ା ସନେ ଛାନବାକେ ପଡ଼ସି କପଡ଼ା ଗୋଟେ ଗାଣ୍ଠ ଆଉ କେମିତି ବାହାର କରିଦେବ পেন্টটা করি আর রস বাহার করব এসবু পতরকে নাইকি নানি এমতি করে চিপড়বার চিপড়লে নাইকি এসবু রস বাহারসি এসবুকে হ্যাঁ দিদি এটাকে এবে নেই করি মারবার কি না এবে এইতি নাইকি পাতলা ফল যা মিশা পাতলা ফল গোট খেজি এইতি মিশাইবার তেমন কদলি রখলি আছে দিদি হ্যাঁ আনতেবে ଦିଦି ଏଟା ଏମିତି ଛାଡ଼ି ଦେବାର କି କେମିତି এমতি পাকলি করে নাই কি নানি এমতি চকটি দেবা ଏଥର ହେଇଗଲା କି ଦିଦି ଏଟା নাই এটা হে নাই আকে নাই কি এবে দশ লিটর গায়ে মুত লগে মিশাই করে চুলি লগে নাই বসাইবার চার থর উকলাইবার তেবে যাই করে হেসি আগে বসেই করি নাই কি আমি জন পতর রস আর ফল রস মিশাইলু অছু এটাকে নেই করি ইতি মিশাই দেবা দিদি সবু তো পাকাই দেল সব কেনতা করবার এবে আগে গোট বাড়ি সরে এমতি করে ঘুরলুই দেবা তারপরে কেমতি করবার চার থর উকল বাজাকো আগে এমতি ঘুরলি ঘুরলাই তো রহবার দিদি চার হারু করলা দিদি কেনা করবার থাকে কি নেই মারবার এটা চার থরু করলা পচে নেই করি শীতলা জায়গা ঠানে দুই দিন রকবার শীতলা লগ রখবার বলি কইলা যে দুই দিন শীতলা লগ রখিদেলে হয়ে যাইছি দিদি হ্যাঁ সেটা দুই দিন শীতলা লগ রখিদেলাস নাকি সেটা এবে হয়ে গেলা তাকে নেই করি আমি পনিপরিবা গছ থানে মারবার সেটা পনিপরিবা লগ কেন মারবা শাক ডাল গছ থানে নাই কিনানি তিরিশ এম এল ব্রহ্মাস্ত্রকে গোট লিটর পানি থানে মিশাই করি সকালে নইলে সঞ্জ বেলে মারবার নানি এ ঠিপি নাইকি দশ এম এল এই ঠিপি লগে তিন ঠিপি মিশাইবার তোমার কাজে প্রশ্ন ব্রহ্মাস্ত্রকে পনিপরিবা গছে কেড়ে বেলে কেন্তা করি পাকাইবার তিরিশ এম এল ব্রহ্মাস্ত্রকে গোটে লিটর পানি থানে মিশাই করি শাক ডাল গছ লগে সকালে নইলে সঞ্জ বেলে মারবার দিদি পনিপরিবা গছ তো মারবা পাই কইলা যে ধান তানে কেন করি মারবার দিদি গোটে একরা ধান বেড়া থানে নাই কি নানি ছ লিটর ব্রহ্মাস্ত্র লগে দুইশো লিটর পানি মিশাই করি সকালে নইলে সঞ্জবেলে মারবা তোমার কাজে প্রশ্ন ব্রহ্মাস্ত্রকে ধান গছে কেড়ে বেলে আরি কেন্তা করি মারবার ছ লিটর ব্রহ্মাস্ত্র লগে দুইশো লিটর পানি মিশাই করি ধান গছে সকালে নইলে সঞ্জ বেলে মারবার এন্তা কলে কাণ্ড বিন্দা পক আর পতর কাটা পক মরি ଯିବାଏ ଦିଦି ଦଶ ଲିଟର ଗାଈ ମୁଁ ଆଣିକରି ରଖିବା ପାଇଁ ବେଶୀ କଷ୍ଟ ହେଲାନି ଦିଦି ଆମର ଘର ତାଙ୍କର ଘର ଆଣିକରି ରଖିଦେଲି ଗାଈ ମୁତ ସଙ୍ଗାଇବା ପାଇଁ କଷ୍ଟ ନାଇଁ ନାନି ସେ ଆମ ଗରୁ ସାଲେ ଗୋଟେ ମାଟି ହାଣ୍ଡି ନେଇକରି ସବୁଦିନେ ସେଠି ଡୁମି ଡୁମି ରଖିଦେବୁ ସେଟା ଯଦି ଖରାପ ହେଇଗଲା ଦିଦି ସେଟା ଖରାପ ନା ହେ ଚାର ମାସ ଯାକ ସେଟା ସେମିତି ରହିଛି ଧନ୍ୟବାଦ ଦିଦି କେତେ ସୁନ୍ଦର ସୁନ୍ଦର କଥା ମୋତେ ଶିଖେଇଦେଲ ସେଇଟା ବନେଇବା ପାଇଁ ଇଏ କରିଦେଲ ସେଟାକୁ ମୁଇଁ ଦୁଇ ଦିନ ପରେ ନେଇକରି ମୋର ପନିପରିବା ଲଗେ ମାରବି ସେଟା ମୋର ଫଳ ନ ଝଡ଼େ କି ଖରାପ ନା ହେ ଅନ୍ୟ କେମିଷା ଶିଖେଇଦେବି ଆମକୁ ଏମିଷା ଖୁସି ଲାଗ୍ଲା ତୁମେ ଶିଖ୍ଲାସ୍ ତୁମର ପନିପରିବା ଗଛ ନେଇକରି ମାରବାସ୍ ତ କିଡ଼ା ନା ଖାଏ ତୁମର ଫଳ ଫଳକେ ଭଲ ହେସି ଆର୍ ଗାଁ ଯାଇକରି ଶିଖେଇ ଦେବାସ୍ ହେଲେ ମୁଇଁ ଏବେ ଆସିଲିନି ନମସ୍କାର